মুখে দাড়ি নেই কিন্তু প্রিয় নবীর প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছিল বলছিলাম সাল উনিশশো তেইশের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো একজন খাঁটি আশেকের রসুল যার খুবই অভাব যিনি উনিশশো সালে প্রিয় রসুল সাল্লু আলী আসাল্লামকে অবমাননাকারী রমিলা রসুল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে হাসির মঞ্চে উঠেছিলেন রাষ্ট্রের অনেক আইনজীবীগণ তার পক্ষে ছিলেন তারা বলল ইলমুদ্দিন তুমি শুধু বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল আমি স্বচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম কারণ সে রসুল সাল্ল আলী আসাল্লামকে রঙিলা রসুল বলেছে পরে যখন আইনজীবীগণ তাকে জিজ্ঞেস করল তুমি এভাবে বলেছ কেন তিনি বললেন আমাকে স্বপ্নে রসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আসো আমি তোমার জন্য অপেক্ষায় আছি তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান খাটিয়া বহন ও লাশ দাপন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি ডক্টর ইকবাল কবরে লাশ সায়িত করে কবি অশ্রু সজল চোখে আক্ষেপ করে বলেছিলেন এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল এরকম আশেকের রসুল আর কয়জনই বা আছে এই পৃথিবীতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তীতে এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ